Hi guys welcome back to my channel so আজকে দিনটা আমার জন্য খুব স্পেশাল এখন আমি গাড়িতে এটা হচ্ছে আমার পিসি দিদা ওদিকে হচ্ছে আমার বাবা তো আজকে আমার গায়ে হলুদ ও পাঁচ সাত বছর আমার বয়ফ্রেন্ডের সঙ্গে ডেট করার পর লিভিংয়ে থাকার পর finally we are getting married oh my god আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে যার সাথে আমার সাডেনভাবে মিট হয়েছে আমারই অফিসে তার সাথে থাকা মেলা মেশা ঝগড়া কুটি এত কিছুর পর আজকে আমি বিয়ে করছি ওর সাথে এই দেখো আমার পেছনে শুভ চলে এসছে আমি আমার ম্যারেজ ব্যাঙ্কুয়েটে পেছনে দেখো এটা যেখানে আমি বিয়ে করব সেখানে ডেকোরেশন হচ্ছে পেছনে হচ্ছে আমার পল্টু কাকু এই দেখো পল্টু কাকু ছিল আমাদের আগের ড্রাইভার ওই যে যারা চলে গেলো পাশ থেকে ওই লোকটা ও হচ্ছে আমার ছোটো মেশো ও আজকে আমি খুব হ্যাপি গাইজ আমি আমার এক্সপ্রেশন দিয়ে বোঝাতে পারবো না যে আমি কত খুশি ও আমি তো ভুলেই গেছিলাম এই দেখো আমার বাবাকে আমি না ভুলে গেছি যে বাবাকে আমি দেখিয়েছি কি দেখাইনি বাবা জল খাচ্ছে আর আরও অনেকজনের সাথে তোমাদেরকে ইন্ট্রোডিউস করা বাকি এ দেখো পল্টু কাকু অনিন্দ মেশো অনেকেই রয়েছে অনেকে এখানে আর্ধেক জনের ওপর আমি চিনি না আমার যতদূর সম্ভব আমি দেখাবার ট্রাই করব শুভ হচ্ছে আমাদের পাড়ার সব থেকে ভালো ছেলে ও আজকে না থাকলে না আমরা কোনো কিছু সেরকম কমপ্লিট করতে পারতাম না বাবারে বাবা যাই হোক গাইস ওদিকে আমার বরের গায়ে হলুদ হচ্ছে আর এখানে দেখো আমার ভাই বৃদ্ধি করবে কেননা আমার বাবার করার কথা ছিল কেননা যেহেতু আমার বাবা একটু ডিজেবল পার্সন বেচারা এইরকম আমার বাবা আমার বাবার করার কথা ছিল কারণ আমার বাবা হাঁটতে চলতে পারে না বেচারা তো সারাক্ষণ বাবার জন্য বসে থাকা ইজ নট পসিবল এরা হচ্ছে সব ক্যামেরাম্যান সো আমার ভাই করছে এই দেখ আমার ভাই আমার ভাই হিজ আমেরিকান অর্ধেক নিয়ম জানে না ইংলিশে বলতে হয় ওকে তবেই যদি করতে পারে না তার সত্ত্বেও খুব ভালোভাবে আমার বৃদ্ধি করেছে এরকম লোক আসতে শুরু করে দিয়েছে ওইদিকে জন্ত মেশু আমার রিঙ্কু মাসি ওটা হচ্ছে আমার ছর্দিদা খুব লোক আসতে শুরু করেছে গাইস এই দেখো আমার ভাই বসে পড়েছে আমার বৃদ্ধি করতে না আমার ভাই বাংলা না বুঝলেও বাট খুব ভালো করে মন্ত্র করেছে ভালো করে নিয়মকানুন মেনেছে মানে আমার ভাই যে করতে পারবে আমি আশা করতে পারিনি মানে গাই মানে সব কিছু আমার যেন স্বপ্ন লাগছে সন্দীপের সাথে আমার বিয়ে মানে আজকালকার যুগে লাভ ম্যারেজ মানে কি যার সাথে তুমি রিলেশনে আছো তার সাথে কিন্তু সেরকমভাবে হয় না সামহাও কেটে যায় আমরা সাত বছর পর বিয়ে করছি এত দিন রিলেশনে থাকার পর মানে ভাবি পর্যন্ত নি কতবার ব্রেকআপ কতবার কি হয়েছে তারপর আজকে আমাদের বিয়ে যাই হোক বৃদ্ধিটা দেখতে থাকো বরদং শুভম নারায়ণং নমস্কৃত সর্বকর্মাণি কারয়েত শঙ্কচক্র ধরম দ্বিভুজং তো গাইজ এই জাস্ট আমার বিজনেস শেষ হলো এবার আমার গায়ে হলুদে প্রোগ্রাম শুরু হবে এরকম আমার বাবা আমি গাইজ খুব মিস করছি ওটা হচ্ছে পূজা ভাবি আমার বাড়ির পাশের বাড়িতেই থাকে আমার না ভাল লাগছে না এরা সবাই আমার বাবার জন্য খারাপ লাগছে দেখো ওই দেখো মেশো আর ওটা হচ্ছে রিঙ্কু মাসির ছেলে চশমা পরে বসে আছে হিরো লাল বলে কথা এই দেখো গাইস ও সরি গাইস বৃদ্ধি শেষ হয়নি কারণ ভিডিওগুলো আগে পরে হয়ে গেছিলো তো সো ওই জন্যই আমি আগে পরে করে ভিডিওগুলো দেখাচ্ছি এ দেখো গাইস আমি রাউন্ড করে দেখাচ্ছি আমার ভাই কত সুন্দর নিয়মকানুন করে করছে দেখো তো এরম ভাবে বুকের কাছে ধর এই সূর্য আমার ঠাকুমা আমি ঠাকুরদাকে দেখিনি কোনো দিন আমার বাবার বিয়ের আগেই ঠাকুরদা চলে যায় ঠাম্মাকে মনে আছে এই দেখো গাই শুরু করে দিয়েছে আমার ভাই আমাকে বৃদ্ধি করা আমার এই সময় খুব ঠাম্মাকে মনে পড়ছিল ভাই ঠাম্মা খুব ভালোবাসতো আমাকে আর আমার ভাইকে আশা করেছিল যে আমার বিয়েতে থাকবে বাট কি করা যাবে দু সালে আমার ঠাম্মা আমাদেরকে ছেড়ে চলে যায় তুমি তো ছোয়া শাক বাজা দাও মুখে লাগি দে পুরো ওম প্রবত্তস্য বিষভস্য পিষ্টান্ন শোষিত চ ই আনা তা আব পৃথগ্ন ধরাগু দুপ্ত অহিম ভূতনা আনো বিষ্ণু বিক্রমসী কৃষ্ণ বিক্রান্তমসী বিষ্ণু কান্তমসী ওম অনয়া শিলয়া অশ্বা শ্রীমতী সৌমি শুভ বিবাহ অধিবাসন বস্তু আবার মেয়েকে ছোয়া নাচকে ছোয়া কান্নাট কান্না পরহন্তি পুরুষ পুরুষ করি এবাণ দুর্বে প্রতনু কাকু একটু সরে এই দেখো গাইস আমার ছোট মাসি মেজ মাসি ও ওটা বন্দনা পিসি রিঙ্কু মাসি এই দেখো আমার বাল্লি এ বসে আছে চেয়ারে এটা রিঙ্কু মাসি ওটা ওইটা গ্রিন কালার ওটা ও তার ছেলে এটা আমার মা ওই দেখো আমার গায়ে হলুদ হবে এখন গায়ে গামছা লাগিয়ে বসে আছি যা গরম লাগছিল গাইজ আমি তোমাকে কি বলবো আমি জাস্ট পাচ্ছিলাম না কিন্তু না করতে হবে এই দেখো আমার মাসি আমার ছর্দিদা পূজা ভাবি সবাই দাঁড়িয়ে আছে কলসি নিয়ে আমার মাথায় জল ঢালবে আমাকে বরণ করবে oh ও আর গড টেনশনও হচ্ছিলো কিন্তু মজাও লাগছিলো প্রচণ্ড মজা লাগছিলো যে গাই সত্যি কথা বলবো আমার যে বিয়ে হবে আমি না আশা করতে পারিনি কেননা আমার প্রথম দুটো ব্রেকআপের পর এই দেখো আমার দিদা এসে গেছে আমার প্রথম দুটো ব্রেকআপের পর আমার সন্দীপের সাথে যে বিয়ে হচ্ছে এটা আমার জন্য সব থেকে স্ট্রংগেস্ট আমি জিতেছি লাইফে ওকে লাইফে পেয়ে এই দেখো আমার মা শ্রী বানিয়েছে এইটা নিজের হাতে আর আমার মা বেরিয়ে গেল এখন শ্রীয়ের জন্য ওই দেখো ওটা পুপাইদি আর পুপাইদির বর ওখানে আমার ভাই বসে আছে ওই দেখো হাত দাঁড়াচ্ছে হাত দাঁড়াচ্ছে দেখলে কি কিউট না ও কোকো ওটা হচ্ছে আমার মেজো মাসির ডগি এইটাই করে হাত নাড়াই ও মাই গড এইবারে আমাকে পা দিয়ে এই দেখো পা দিয়ে এখন আমাকে ওই ওগুলো ভাঙতে হবে আমি মাই গড গাইজ মানে আমি বুঝতে পারছি না আমি কী করে করব না করব বাট আমার এরকম আমার ছোটো মাসি আমাকে বলছে এখানে ঘুরে ঘুরে শিলনালার ওপর দাঁড়াতে হবে আর পা দিয়ে ওগুলোকে ভাঙতে হবে আর ভুল দিকে দাঁড়িয়েছিলাম এবার আমাকে অপোজিট ডাইরেকশনে দাঁড়াতে হবে 둠둠 따라나나 둠둠 따라나나 둠둠둠. আগেকার লোকেদের টাইম ম্যানেজমেন্ট বলে কিছু ছিল না ওর মুখে গামছা Hey! অ্যান্ড এগুলো হচ্ছে আমার শ্বশুরবাড়ির তত্ত্ব মানে আমার বর আমাকে দিয়েছে কেন বলছি আমার বর এই বিয়ের পুরো খরচা নিয়েছে ও বলেছে আমি একাই করব so I am so much proud of him যে এন্টায়ার খরচা ও নিজে একা নিয়েছে ও I am so proud of him এত তত্ত্ব ও করেছে যাই হোক গাইস এবার আমার ব্রাইডাল মেকআপ শুরু হয়ে গেছে এই দেখো এটা দিয়েছে ওই কাজল কি বলে কে জানে সরি <laughs> গাইজ আমি জানি না এটা হাতে রাখতে বলেছে পেছনে মিতা আনটি আমাকে মেকআপ করছে এখন তো এখন আমার সবে eyebrows and eye and shadow আর বেস মেকআপটা করে দিয়েছে আর পুরো মেকআপ এখনও অনেক দেরি চার ঘন্টা বসে থাকতে হবে এখন আমাকে মাই oh গড এই দেখো গাইস এত কিছু মেকআপ এখন আমার মুখের মধ্যে পুঁতা হবে ও oh, যখন সন্দীপের সাথে যখন বাইরে বেরোতাম তখন এক কিলো মেকআপ দিতাম এটা একশো কিলো মেকআপ এখন আমাকে দিচ্ছে ও বাবা বাবা এই দেখো গাইস মানে এখনো অনেক বাকি আমি জানি না গিয়ে কি ম্যানেজ করব দেখা যাক সো গাইস আমি পুরো দেখাতে পারিনি অনেকক্ষণ ধরে মেকআপ হচ্ছিল রেকর্ড করতে ভুলে গেছিলাম ফাইনালি একবারে মেকআপ করে দেখালাম এই দেখো এ হচ্ছে পায়েল বন্ধনা বেশি মেয়ে সো গাইস কেমন লাগছে আমাকে জাস্ট বলো এটা হচ্ছে ফুল আউট আমার ব্রাইডাল মেকআপ বন্ধনা বেশি এই দেখো আমাকে আমার মা গলা পুরো ভরিয়ে দিয়েছে গয়না দিয়ে মানে আমার মানে শরীরের থেকে গাইজ আমার মাথার ওজন বেশি এই আমাকে মেকআপ করেছে এই দেখো মিতা আন্টি আমার মাথার এত ওজন আমি বলছি ভাই আমার শরীরের থেকে মাথার ওজন বেশি আমি কী করে ম্যানেজ করবো I don't know so guys it's time to go so guys চলে এসি আহা কেমন লাগছে গাইস আমি তো ভাই নিজেকে তো পছন্দ করি যেমনই আমাকে দেখতে হোক না কেন এ দেখো পাইল ও হচ্ছে পুরনো ব্রাইড আমি হচ্ছে নতুন ব্রাইড ওইটা নিয়ে কথা হচ্ছিল আমার আর ওর বিষয় আমি বসে আছি আমার বর এখনও আসেনি ওই দেখো পাপড়ি মাছ নরেন মেশো ওরা বসে রয়েছে ওখানে আর আরও সবাইকে দেখাচ্ছে এরকম পাপড়ি মাসি নরেন মাসেও বসে রয়েছে আর গেস্ট আসতে শুরু করে দিয়েছে এইরকম আরও অনেক অনেকজন আসা বাকি সবাই বলছিল কি টেনশন হচ্ছে না বলেছে আমি মিন্দা আমার টেনশন নেই টেনশন হবে যে আসতে এই দেখো এসেছে ও মাই গড আমার বর এসে গেছে সো কিউট সো প্রথমে আমার দিদা আমার দাদু আসতে পারিনি কেননা দাদু তো বেচারা ক্যান্সার পেশেন্ট তো দিদা এসে তো প্রথমে আমার দিদা বরণ করবে তারপর আমার মা তারপর বাকি সবাই আমার বর আমাকে বলছিল তারপর যে বাবু আমার এই লাইফে ফার্স্ট এক্সপিরিয়েন্স সবাই আমার দিকে তাকাচ্ছিল মনে হচ্ছে না কি আমি সেলিব্রিটি গাড়িতে বসে আছি সবাই ফটো তুলছে আমার oh my god he so cute মানে আমি কত লাকি যে এত কিউট বয়ফ্রেন্ড আবার এবার আমি ওকে হাজব্যান্ড রূপে পেয়েছি এই দেখো আমার ছোটো মাসি ওদিকে যে সবুজ কালারের শাড়ি ওটা আমার মাস তো মাসি আর ওটা আমার দিদা এখন বরণ হবে আমার মা অনেক ভাঁট বকছে এবার চুপচাপ বরণটা দেখতে থাকো ওকে আছে আনতে হবে আচ্ছা এইটা আর একটা কুলো আছে আরেকটা টুঙ্কুর এখনো আসেনি নাগরেশ্বর মালার ঘর ফুলবাড়ির অত্যাচার এবার নামো নাটকের নাম এই জায়গাটা দেখে এই তো সাতটা বাজারে কেউ